সো হ্যালো ব্যাপারে সবাই কেমন কথা সবাই একটা নতুন গেম আজকের ম্যাচ কিন্তু ম্যাচ মানে পনেরোটা কিল হবে অ্যান্ড একটা ম্যাচ হতো তো আজকে ম্যাচটা কেমন হতো তাহলে সবাই দেখে আসি তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখা যাচ্ছে আমাদের ম্যাচ কিন্তু আজকে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি নামতেছি পিকে তো আমার সাথে সাথে কয়েকটা দুই স্কোয়াড মানে এখানে নামছে যত সম্ভব তো আমাদের সাথে দেখতে পাচ্ছ এক স্কোয়াড আছে অ্যান্ড নিচে আমি নামতে ডবল ভেক্টর এ দেখো আমার সাথে দুটো নামছে মানে আমি বললাম যে আমার সাথে দুটো আছে তো দেখতে পাচ্ছি এখানে দুটোকে অলরেডি নক করে দিয়েছি তো এদের আর বাকিটাগুলো হয়তো নিচে নামছে মানে এখানে শুধু দুটো নামছে তো প্রথমে আমি নেমে ডবল ভেক্টর পেয়ে গেছি দুটো নামছে এমবি ফাইভ পেয়েছিল কিন্তু আমাকে হয়তো দেখতে পাই না সাধারণ নিচে নেমে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের ওই সাইডে ফাইট নিতে আছে তো আমি ওদিকে যাবো ওহো অলরেডি একটা নক করে দিয়েছে অ্যান্ড uh, আমি আগে ওদিকে যেয়ে তোর মানে এর দুটো ছিল দুটাই সাইডে আসছে তো দেখা যাক এর দুটোর ভিতরে কি মারতে পারে না কি অবস্থা হয় তো সোলাকে রিভাইভ দিও নি ভাই মেয়েকে একটা নিয়ে আসতো রিভাইভটা না দিলে চলে কি বলো <laughs> তো আসলে তো কি আর বলি তো চলে এখানে দেখা যাচ্ছে একটা ও ভাই খালি তেত্রিশ ড্যামেজ অ্যান্ড এখানে একটা আছে ও লাস্ট ম্যান আরে সি কিলটা শেষ হয়ে গেল মানে একশো সত্তর আর কত ড্যামেজ খেলো যে কিলটা আমি পাইলাম না এই হেডশটটা কি মানা যায় রে ভাই তো এই সাইডে দেখতে পাচ্ছ এখন এনিমি তো এই দেখো ফেমাসের এই ব্যায়ামটা কী হবে মানে একটা হেড লাগলে আর হেডে লাগে না পাওয়ারগুলো বাড়া যায় দেখছো শুধু একটা করে হেড লাগছে আর মানে রেড ডট ছেড়ে দিচ্ছে পুরাই ফাতরা ওই সাইডে মানে ওরা দুটা কি তিনটা এই সাইডে চলে আসছে মানে আগে থেকে একটা থাকতে পারে আমার সামনে দিয়ে তো দুটো আসলো তো আমাদের অলরেডি একটা ফাইটে গিয়েছে ও হো তো একটা বডি শট দেওয়া হলো নক করছে মানে একটা ফেমাসের একটা হেড খাওয়ার পরে পরেরটার হেড লাগছে না খুবই টাফ মানে হেড মারা তো এখানে দেখতে পাচ্ছি আমার অলরেডি একটা ফাইট চলে গেছেন মানে আমার একটা কিল কম হলো উনত্রিশ ড্যামেজের কিল মানে এখন একটা পেলাম তেত্রিশ আর একটা পেলাম উনত্রিশ ড্যামেজের কিল তো এটারে আমি নক করছে সরি আমি এমে নক করছে তো মানে দেওয়ালের পাশ দিয়ে কীভাবে বের করে নিলাম মানে সরি <laughs> বাঁচাই নিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি পাঁচটা কিল হয়েছে কেবল তো এখানে আমি গানটাকে চেঞ্জ করে নিলাম তো অনেকক্ষণ ভাই মানে পাঁচ ছয় মিনিট পর গান তো আমি এই সাইডে এসে মানে নিয়ে দেখা পাইছি এতক্ষণ আমি চালিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম একটা মিনিট আমি এই সাইডে পুরো স্কোয়াড দেখা যাইতেছে তো তাহলে এগুলোর কয়টা মারতে পারে সেটা দেখি মানে কইখানে যে রুম মানে রেড ডট ধরছে সেটাই বুঝতে পারছি না তো এখানে একটা গাড়ি নিয়ে আরে সে হেডটা লাগলো না ওয়ান আরে ভাই মানে আমি ওয়ান টাইপ মারবো টুসুরার দিনে সেজন্য আমি বসে আছি কিন্তু পিস্তান আমার ম্যান মেরে দিয়েছে তো ওদের তিনটার তো খবর নেই আমি আগে লুটটা করে নিই ওয়াল তো বিয়া দেওয়া যাবে না ভাই মানে আরে রে রে রে দাঁড়াও দাঁড়াও এ ভাই এটা কী রাখ দিয়েছে পুরো আমার কাছে চলে আসছে রে আমি তো ফলোই করি না যে এতটা কাছে আসছে আমাদেরগুলা কি করে লেদো তো এটা তো আরে ভাই রে এদিকে দুটা আছে কিন্তু কেটা কোথায় আছে বোঝা যাচ্ছে না আমার এগুলো কী করছে এতক্ষণ ম্যান বেঁচে আছে পুরাই তো আমাদের একটা নক হয়ে গেছে অ্যান্ড এখানে সাইডে নক করছে আমি দুটো গেনে দিয়ে দিলাম তো দেখা যাক এখানে করে আছে এটা তো লাস্ট অ্যান্ড কনফার্ম মানে ওদিক থেকে লিডার ভাই অলরেডি একটা মেয়ে দিয়েছে নামে একটা মেয়ে এদের পুরো স্কট এখানে শেষ তো চলো এখানে ঘোরাঘুরির পর আবার গাড়ি নিয়ে সেখানে চলে আসলাম ফাইট করতে তো দেখা যাচ্ছে এখানে আমাদের উপরে আমাদের ফাইট দিচ্ছিল এখানে আরে ভাই আরে হেড লাগার পর কয়টা হেড লাগার পর দেখছো কি এটা মানে আমার নেট প্রবলেম না গিলি শর্ট ছিল বুঝতে না তো চলো অলরেডি শেষ টাইমে তো ওয়ান টাপটা দিছি মানে তিনটা একশো তিরিশের ড্যামেজ হেড খাইলো তার মানে হয়তো একটা গিলেস খাইছিল কিন্তু ভাবা যাইতেছে না এগুলো কি গিলেস দিচ্ছে নাকি তো এই সাইডে দেখতে পাচ্ছ আমার দলটাকে বলে মানে মেরে দিল তার মানে এই সাইডে এখনো ম্যান আছে তো আমি এটাকে কনফার্ম করে বাড়ির দিকে যাই দেখা যাক কেউ কাউকে পায় নাকি এখানে ও ভাই এটা লুট করছে আরে ভাই প্রথমে মানে রেড ডটটা যখন মিস হয় গোলটা মিস হয় তখন আর বডিতে লাগছে না এত রাগ উঠে আমার তো অবস্থা খারাপ করে দিয়েছে তো উপরে দেখতে পাচ্ছ ম্যান আছে এটা যত সম্ভব দুটা আছে এখানে এখানে একটার উপরে একটা আছে তো এটারে হেডশট মারতে চেষ্টা করবো ভাই বেড়ে আসো আরে সি হেডশট বডি শটে লাগে না আবার হেডশট তো চলো এটা পুরোপুরি রাশ করে দেবো তো এখানে একটাই আছে মনে হচ্ছে উপরেরটা পরে দেখতেছি তো এখানে দারোয়া <laughs> মাত্র একটা ওয়ান ট্যাপ তো এটারে তো ওয়ান ট্যাপ দিয়ে দিচ্ছি তো উপরে এক এটা কোনভাবে ফাইট নিল উপরে না এটাই তো যাই হোক এটারাই কনফার্ম করে দিই তো এটারে কনফার্ম করে দিয়েছি অ্যান্ড এখানে মনে হচ্ছে কেউ নাই ঝাটু তো আমি পেয়ে গেছি এবিসিডি তো আমাদের একটা নক হওয়ার কারণে আমি আসতে রিভাইভ দিতে ওরি ভাই ভাই ভাই ভাই ভাই তো একটা ওয়াল তো নিতেই হবে আরে সি স্কালার দেয়া কি অবস্থা আমি তো মানে পুরাই এখানে ফাইসা সাইডের চারিদিক ম্যান আমার সামনেও নেমে আমার মানে এই সাইডে ভাঙা বাই সাইডে নেমে দেখো একটা নামছে আমার স্কুল বাড়িতে নেমে এখানে একটা নামছে চলো একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আমার সামনে একটা আরে ম্যানটা মানে কিল চুরি করতে চাইছিল কিন্তু পারেনি হয়তো তো তাহলে এখন মানে আমার এই সাইডটুকু প্রচুর নেমে আসছে আমি কুমদে বেরোবো সেটা বুঝতে পারছি না পিছন থেকে জোন টান দিচ্ছে তো এখানে ছিল এটা কি নক হয়েছে না এখন আছে বেছে সামনে দেখতে পাচ্ছি একটা আর এখানে একটা নক এটা কার নক এখন কনফার্ম ওরে ভাই নক হয়েছিল এখন কার নক দেখার নাই গুলি করলে কিল পেয়ে গেছে আর সি এটা মিশা গেল কিল চট তো তাহলে এটা অলরেডি মিশা গেছে আমার দুইটা নক হয়ে গেছে তো একটা রিভাইভ দিতে পারে নাকি দেখি এরা তো কেবল না আমরা এদের কাছে কিছুই নেই ও এখানে একটা আছে এটার কিল ও ঠিক আছে একটা তো পাইছে একটা মানে এখানে কিল চুরি করতে একটা মেসে হয়ে গেছে এটা তো খালি মরতে আছে আর এর কাছ কিছু নেই বাড়াতে পারবে না মিডিটেডি কিছুই নেই হয়তো জনথানে বাড়াতে পারবে না আবার যাবে যাবে বলে গেছে দেখছো আবার গেছে মানে ওর কাছে কিছু নেই কেমনে পারে আমি ওর ঠেলায় আমি আটকে গেছি আরে ভাই বের হতে দিও মানে এই সপ্তাহে যদি কেক একটা না থাকে জীবনেও কোনোভাবে বানানো সম্ভব না তো সামনে একটা দেখা যাইতেছে এবিসিডি হেডশটটাই আরে লে ভাই হেডশটটা রাইট গুলি লাগে না সি কেমন রাগ উঠে হেডশট মারতে যে গুলি বাড়ায় না বাল তো চলো এখানে সাতটায় ম্যান আছে তার ভিতর আমরা দুটা দিয়ে পাঁচটা লাইভ আছে তো এর কাছে তো কিছুই ছিল না ফাঁকা মাঠে ধরা ছিল শুধু একটা গান ছিল দুটা গান অ্যান্ড আমাদের এই সাইডে ডাকছে এই সাইডে নেমে তো এখনও রিভাইভ চলছে ভাই আরে সি একটা একটা গুলি বানিয়ে মারতে পারলাম না যদি স্কার্ট অথবা এম্পায়ার অন্য তাহলে মেরে দিতাম তো ব্যাপার না এখানে টাওয়ারে দুটো আছে একটা নক অ্যান্ড এখানে ডপের পিছে একটা তো এখানে আমি নিয়ে আসি রাফেল ক্যারেক্টার ভাই রাফেল ক্যারেক্টার সরি একটু লেট করলে মানে তুমি যদি রিভাই দিতে একটু লেট করো তাহলে আর বাঁচতে পাবে না তোমার টিমমেটে গ্যাং এখানে মানে মাস সরি লিডার ভাইকে অলরেডি মেরে দিয়েছে আমি কি রিভাইভ লে ভাই ওয়াল কই পড়ছে দেখো ওয়ালের বাইরে বের করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি মানে রিভাইভ দিয়ে দিয়েছি তো এখানে ভাই আমার ওয়াল নেই আর তুমি দমে ওয়াল উঠাইতে চাও আমাকে ওয়াল দাও ভাই ওয়াল না থাকায় আর তুমি মানে দমে ওয়াল উঠাও কই ওয়াল দাও অ্যান্ড এখানে কেবল তিনটা ওয়াল হলো তো এইটা কই আসাও এখানে মেডি করতে ভাই ফাঁকায় দাঁড়াতে মেডি করতে হতে আসতে চলো অ্যান্ড দেখতে পাচ্ছ আমার অলরেডি পনেরোটা কিল হয়ে গেছে অ্যান্ড লাস্ট এনিমি আছে লাস্ট এনিমিটা কে মারতে পারে সেটা দেখে আমরা দুজন বেঁচে আসছি তো কই আসো ভাই তুমি লাস্ট এনিমি ও দেখো আমাদের নিচেই আছে পুরোটা তো ওয়ান ট্যাপে ট্রাই করবো মানে শেষ এনিমি একটা ওয়ান ট্যাপ তো মারতেই হবে এখানে তো ছিল দেখো একটা আরে সি ভাই এই জন্য এবিসিডি নিয়ে খেলতে পারলেন একশো বাহাত্তর কোনো ওয়ান ট্যাপ এ লাও কি একটা খেলা হয়ে গেল তো একশো মানে একশো বাহাত্তর একটা ওয়ান ট্যাপ লাগে কেমনটা লাগে বলো এই ম্যাচটাই তো আমাদের শেষ টাইমে পুরো স্কোয়াডটাকে রিভাইভ দিয়ে দিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ লাস্ট ইনিমে আছে ওই যে এবার কীভাবে মরবে নিজেও জানে না পুরো স্কোয়াড রিভাইভ পেয়ে গেছি তো আমার এবিসিডি এগুলো খেলতে খুবই বাজ লাগে ওয়ানটা মারতে মানে সব নয় না সকল একটা নক হয়ে গেছে অ্যান্ড কিল শেষ টাইম ও ভাই পেয়ে গেল তো এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেখাচ্ছে আমাদের পর ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ খুদা হাফেজ